ঘন্টায় শেষ করা যাইব যদি একটু টানাই করে ফাস্টলি করি তাইলে অন্যান্য ক্লাসের মতো করি তা আধা ঘন্টা শেষ হয়ে দিব আচ্ছা গতদিন আমরা বিজনেস ক্লাসে বিজনেস ম্যানেজারের কিছু চেঞ্জ দেখছি যে আসলে আগে যে সিস্টেম ছিল সেই সিস্টেমটা চেঞ্জ করে আসছে কারণ অনেক চেঞ্জ অনেক চেঞ্জ নিয়ে আসছে সেই চেঞ্জগুলো থেকে আজকে আমরা আলোচনা করবো প্রথমে বিজনেস ম্যানেজার সম্পর্কে আমরা কিছু আলোচনা করি বিজনেস ম্যানেজার হচ্ছে আমরা ফেসবুক অ্যাডভার্টাইজিং বা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন যেগুলো করি সেগুলা ওই যে বিভিন্ন ফেসবুকের জন্য বিভিন্ন অ্যাডভার্টাইজ দেখবেন সেই অ্যাডভার্টাইজগুলোতে স্পন্সর লেখা থাকে দেখবেন স্পন্সর এই যে স্পন্সর আছে আপনারা দেখেন একটু মন দিয়ে দেখেন এই যে দেখেন স্পন্সর লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন জি স্যার হ্যাঁ এই যে স্পন্সর এই স্পন্সরটা সাধারণত বিজনেস ম্যানেজারের মাধ্যমে দেওয়া হয় কথা বুঝতে পারছেন অর্থাৎ এই অ্যাডটা টাকা দিয়ে ফেসবুককে টাকা দেওয়া হয়েছে ফেসবুক অ্যাডভার্টাইজ দিছে এর মাধ্যমে কি বলছে তাকে ডাউনলোড করার জন্য এটা হতে সম্ভবত একটা অ্যাপস হ্যাঁ গেমিং অ্যাপ মনে হচ্ছে এটা একটা গেমিং অ্যাপস অ্যাপস এই অ্যাপসটার জন্য মানুষ ডাউনলোড করে এই জন্য কী করছে অ্যাডভার্টাইজ দিছে হ্যাঁ ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড দিয়ে দিবে আসুন আরও দেখি স্পন্সর আছে কি না আরও দু একটা দেখাইলে আপনাদের বিষয়টা ক্লিয়ার হবে এই যে আবার পাইছি the IT aid mister IT এইডে একটা কোর্স করতেছেন ডিজিটাল মার্কেটিংয়ের উপরে উনি একটা অ্যাড দিয়েছেন স্পন্সর যে দেখেন স্পন্সর আচ্ছা তাইলে আমরা বিষয়টা বুঝলাম এখন আমরা এই বিজনেস ম্যানেজারের দিয়ে এই অ্যাডটা দিতে হয়তো এই অ্যাডটা দেওয়ার আগে আমাদের কি করতে হইব বিজনেস ম্যানেজার ওপেন করতে হইব ঠিক আছে হইব আমাদের বিজনেস একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হইব মনে রাখবেন সব ধরনের প্রোফাইল দিয়ে বিজনেস ম্যানেজার অ্যাড করা ক্রিয়েট করা যায় না যেমন নতুন এইমাত্র খুলছেন সাথে সাথেই একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট দিয়ে করা একটু জটিল হয়ে যায় জটিল হইয়া দাঁড়ায় নতুন ব্রাউজারে গিয়ে করতে পারলে পারলে হয়তো হবে কিন্তু আপনার এই ব্রাউজারে করতে গেলে সমস্যা একটু মনে রাখবেন এটা দুই নম্বর বিষয় হচ্ছে একটা ফেসবুক অ্যাকাউন্টে দুইটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা যায় সর্বোচ্চ দুইটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা যায় এখন যদি আপনি ডিলেটও দিয়ে দেন মনে করেন আপনি দুইটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করছেন তারপরে একটা ডিলেট দিয়েছেন আর যদি চাইন আর একটা বানাইতা তাইলে পারত না কথা বুঝতে পারছেন অর্থাৎ যেভাবেই হোক কোনোভাবেই যদি দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায় তাহলে আর তিন নম্বর অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করতে পারবেন না তাহলে এখন প্রশ্ন হচ্ছে আপনি বায়ারের কাজ কিভাবে করবেন বায়ারের কাজ করার জন্য বিভিন্ন টেকনিক আছে এক নম্বর টেকনিক হচ্ছে আপনি জিওর মাধ্যমে এটাকে বলে এই জানি অ্যানিডেক্স এনিডেক্সের মাধ্যমে আপনি অ্যানিডেক্সের মাধ্যমে আপনি বায়ারের কম্পিউটারে ডুইকে আপনি ওখান থেকে কাজ করতে পারবেন একটা ওয়ে দুই নম্বর ওয়ে হচ্ছে আপনি জুমের মাধ্যমে আপনি আপনার জুমের মাধ্যমে আপনার অ্যাডমিন নিয়ে তাকে ওখান থেকে বসে তার কম্পিউটারে কাজ করতে পারবেন তিন নম্বর ওয়ে হচ্ছে বাইরের কাছ থেকে সময় বেশি করে নিয়ে সাত দিন বা আট দিন সময় নিয়ে তাকে আজকে একটা তার জন্য একটা নতুন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন পরের দিনের মধ্যে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার আধা ঘন্টার ভিতরে তাকে অ্যাডমিন দিয়ে দিয়ে দিবেন তাহলে অ্যাডমিন দিয়ে তাকে ট্রান্সফার দিয়ে দিবেন অ্যাডমিন দিয়ে যদি ট্রান্সফার দিয়ে দেন তাহলে এখন যদি আপনার নতুন ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবলও হয়ে যায় তাহলে বিজনেস ম্যানেজারটা তার কাছে চলে যাবে আর আপনার কোনো প্রবলেম হবে না কথা বুঝতে পারছেন ওই সময় যদি কিছু প্রবলেম হয় তাহলে ওই ভদ্রলোক যা বায়ার তার বিজনেস ম্যানেজারে সে তার ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করে নিবে তাইলে আর তার প্রবলেম থাকবে না ঠিক আছে এ হচ্ছে বিষয় আরও আলোচনা করবো আমরা ক্লাসের মধ্যে আরও অনেক আলোচনা আছে অনেক আলোচনা পাবেন আপনারা আমরা সামনে বাড়ি এখন বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হইলে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হইলে আপনার যত পুরাতন ফেসবুক আইডি থাকবে তত ভালো কথা বুঝতে পারছেন প্রথম নম্বর আপনি কি করবেন একটা ট্যাবে এইরকম ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়ে ওপেন করবেন যে কোনো একটা ট্যাবে ওকে ট্যাবে ওপেন করে আপনি নতুন একটা ট্যাব নেবেন তারপরে একটা ট্যাব নেবেন ট্যাব নিয়ে আপনি সার্চ দিবেন এখানে সার্চ বারে লিখবেন business dot Facebook dot com slash overview ঠিক আছে কি লিখছি আমরা এটা লিখে রাখতে পারেন সবাই সমস্যা নাই business dot Facebook dot com slash overview এটা লিখে রাখতে পারেন অথবা আপনি মুখস্থ করতে পারেন এটা আপনার রয়েছে আমরা এন্টার প্রেস দিলাম এন্টার প্রেস দেওয়ার পরে দেখেন এখানে আসছে দুইটা অপশন একটা অপশন আছে গ টু মেটা বিজনেস আর একটা হচ্ছে অপশন হচ্ছে create an account go to Meta বিজনেসের মধ্যে যদি ক্লিক করে তাহলে আমি সরাসরি আমার বিজনেস অ্যাকাউন্টের মধ্যে চলে যাব আর যদি ক্রিয়েটের মধ্যে ক্লিক করি তাহলে আমার জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হবে কিন্তু আমাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিবে না যদি আমার আদার অ্যাকাউন্ট থাকে আর যদি তাকে না তাইলে ক্রিয়েট করতে দিবে আচ্ছা এখন যদি আপনার যদি দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায় তাহলে এইরকম অপশন নাও আসতে পারে অনেকের আবার মনে রাখবেন এইরকম অপশন নাও আসতে পারে আপনার যদি এইরকম অপশন না আসে তাইলে মনে রাখবেন আপনাকে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিবে না মানে ফেসবুক আপনাকে অ্যাপ্রুভাল দিচ্ছে না অ্যাপ্রুভ দিচ্ছে না আপনি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার জন্য তাহলে আপনি কি করবেন এখন আপনার মনে হয় বিজনেস ম্যানেজার নাই তাইলে আপনি কি করবেন এখন কয়েকদিন ওয়েট করতে হইব আর যদি তাকে মানে অর্থাৎ বিজনেস ম্যানেজার না থাকে তাহলে এটা আসলে না এরকম আসলে ঘটনা ঘটছে বলে আমার আমি কাউকে দেখিও নি আমার মনে হবে না মনে আমার মনে হচ্ছে এরকম হবেও না কথা বুঝতে পারছেন তো সো দ্যাট আচ্ছা দেখি আমরা সামনে পারি ক্রিয়েটে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলাম ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখেন আমাদের সামনে একটা ইন্টারফেস আসছে ইন্টারফেসের মধ্যে কি আসছে ইউর বিজনেস অ্যাকাউন্ট নেম আচ্ছা আমরা দেখি এখানে এই জায়গাটা মার্ক করিয়া দেখি আমরা একটা আসছে ইউর বিজনেস অ্যাকাউন্ট নেম এখান থেকে আমরা এই যে বিজনেস এই জায়গার মধ্যে একটা বিজনেস নাম লিখবো দুই নাম্বার হচ্ছে ইউর নেম ইউর নেম মানে আমার নাম আছে এখানে আমার নাম এটাও দিতে পারেন অথবা আমার নামটা চেঞ্জ করেও যে কোনো একটা নাম দিতে পারেন যদু মধু কদু আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন তারপর ইউর বিজনেস ইমেইল অ্যাড্রেস এই যে বিজনেস ইমেইল অ্যাড্রেস এই যে বিজনেস ইমেল অ্যাড্রেস ওখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে পারেন গতদিন আপনাদের এ পর্যন্ত দেখাইছিলাম গতদিন আপনাদের এই পর্যন্ত দেখাইছিলাম আনফর্চুনেটলি পরবর্তী অপশনে যাওয়ার পরে একটু ঝামেলা হয়েছে তার কারণে ক্লাসটা কন্টিনিউ করতে পারিনি তাই না আজকে আর এই সমস্যা হবে না ইনশাল্লাহ এখানে একটা বিজনেস নেম দিলাম বিজনেস নেম কি দিলাম যেমন মনে করেন ডিজিটাল আইটি পার্ক দিয়ে দিই আরেকটা জিনিস মনে রাখবেন এখানে জয় কমপক্ষে দুইটা ওয়ার্ডের কমপক্ষে দুইটা ওয়ার্ডের একটা নাম দিবেন দুই নম্বর বিষয় হচ্ছে আপনি প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার দিবেন এই দুইটা অপশন মনে রাখবেন না হয় আপনার বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার পরে সাসপেন্ড হয়ে যেতে পারে তারে তারে হয়ে যেতে পারে হবে এরকম নিশ্চয়তা নাই হয়ে যেতে পারে কথা বুঝতে পারছেন এই জন্য আপনি এই জায়গায় খেয়াল রাখবেন কি কমপক্ষে দুইটা ওয়ার্ডে সর্বনিম্ন হলে দুইটা ওয়ার্ডে আপনি নাম লিখতে পারবেন সর্বোচ্চ আপনি পাঁচটা দশটাও দিতে পারেন সমস্যা নাই আপনার নাম যত লম্বা হতে পারে দিতে পারেন কিন্তু আপনি যতটা ওয়ার্ড লিখবেন প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল দিতে হবে বাট এর ভিতরে যদি প্রিপোজিশন থাকে তাহলে প্রিপোজিশনটা স্মল লেটারে দিয়ে দিবেন যেমন অনেক সময় থাকে না অফ থাকে কিন্তু অফটা তো আপনার প্রিপোজিশন এটাতে আপনি স্মল লেটার দিবেন মনে রাখবেন বিষয়টা ওকে ইওর নেম আমার নাম কি এটাই আছে হয়তো আপনি এটাও দিতে পারেন অথবা ফ্রিল্যান্সার জয়নালও দিতে পারেন স্যার আমরা কি আমাদের নাম দিয়ে করব না না আপনি আপনার মতো নাম দিবেন এখানে আমার নাম বলতে কিছু নাই আপনি আপনি আপনার মতো করবেন কথা বুঝছেন আচ্ছা ইওর নেম ইওর নেম কি দিতে পারেন নাম দিয়েও করতে যে কোনো নাম যে কোনো নাম লাউ কদু কুমড়া তাও দিতে পারেন ডিম আন্ডা তাও দিতে পারেন বুঝছেন আর যদি দেন হামসে তুমসে কুমসে কোনো সমস্যা নাই মানে একটা নাম হইতো কথাটা ভাই এই নামগুলো কি শো করবে না কোথাও হুম করতেও পারে কিন্তু বিষয়টা হচ্ছে নাম তো আপনি আপনার মতো দিবেন এখানে যে নাম দেওয়ার জন্য রেস্ট্রিক্ট আছে এরকম কোনো কথা না আমি বিষয়টা বোঝাচ্ছি নামের জন্য কোনো রেস্ট্রিকশন নাই আপনি আপনার মতো নাম দিবেন এটাই হচ্ছে কথা স্যার আমারটা হয়েছিল স্যার দেখাইছিলাম স্ক্রিনশট হ্যাঁ ফ্রিল্যান্সার স্যার জয়নাল বানান হয়নি স্যার হ্যাঁ দেখছি দেখছি আচ্ছা আমার ইমেল অ্যাড্রেস এইটা দিয়ে অবশ্য এনাদার ইমেল আছে আচ্ছা দিলাম এখন দিমু কি সাবমিট এখন যদি আমার অ্যাকাউন্ট নেই তাহলে আমাকে নিয়ে নিবে আর যদি এই যে বলছে কি আর কি বলছে দেখেন you have reached the limit for the number of business you can create at this time দেখেন আমি লিমিট ক্রস করে ফেলছি অলরেডি মানে আমি অলরেডি দুইটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে ফেলছি আমি যদি চাই তাহলে আর বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে পারবো না সো আপনি আমি যেভাবেই দেখাচ্ছি আপনি ওইভাবেই বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবেন এখানে সাবমিট দিলে আপনার বিজনেস ম্যানেজার ক্রিয়েট হয়ে যাবে তারপরে আমাকে এই অপশনটা দেখাচ্ছে আর আপনাকে এই অপশনে সরাসরি নিয়ে নিবে গো টু মেটা বিজনেসে ক্লিক করলাম গো টু মেটা বিজনেসে ক্লিক করার পরে আমার এই অপশনটা আসছে দেখেন আমার জন্য এখানে একটা ইন্টারফেস আসছে এটা আগের কাজ এই জন্য অনেক আগে ক্রিয়েট করা এক এটার দুই বছরের উপরে বয়স হয়ে যাব মেবি মানে অর্থাৎ আমি ফ্রিল্যান্সিং যখন শিখছি যখন আমি প্র্যাকটিস করছি তখনই এই বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করছি ওকে এখানে এগুলো আমরা কিচ্ছু দেখার দরকার নাই এগুলো এখন আমরা আসলে এই যে সেটিংস আছে আমরা এই জায়গার মধ্যে আসার পরে বাম পাশে আমরা খুঁজেই বার করবো যেখানেই হোক যে কোথায় আছে আমাদের সেটিংস সেই সেটিংসটা আমরা প্রথমে খুঁজেই বার করবো এই সেটিংসটা খুঁজেই না বাইর করা পর্যন্ত আমাদের কোনো কাজ করা যাবে না আমরা এই সেটিংসে ক্লিক করলাম দেখুন সেটিংসে ক্লিক করার পরে আমাদের জন্য একটা ইন্টারফেস চলে আসছে কি আসছে আমাদের জন্য পিপল আসছে আচ্ছা এখন পিপুলের মধ্যে আমাদের কাজ কী পিপুল আমাদের কাজ কি পিপুল হচ্ছে আমরা অ্যাডমিন দিব কাউকে অথবা অ্যাডমিন নিব কারো কাছ থেকে ঠিক আছে আমরা কাউকে অ্যাডমিন দিব ঠিক আছে এখন কাকে অ্যাডমিন দিব দেখেন এখানে দুইটা ওয়ার্ড আছে একটা ওয়ার্ড হচ্ছে যদি কারো বিজনেস ম্যানেজার আইডি দিয়ে সার্চ করতে পারেন তাহলে তাকে সরাসরি পেয়ে যাবেন কিভাবে আইডি পাওয়া যায় সেটা আপনাদের দেখাইব বা কোথায় আইডি আছে সেটা আপনি পাবেন সামনে গেলে এমনি পাবেন কিন্তু এর আগে অ্যাড অ্যাড পিপুলে ক্লিক করলাম অ্যাড পিপুলে ক্লিক করার পরে একটা ইমেইল অ্যাড্রেস যদি দিয়ে দেই তাহলে সে অ্যাডমিন হয়ে যেতে পারে যেমন আমি আপনি আমাকে বসর ভাই আপনি আমাকে আপনার মেইলটা দেন আমি আপনাকে মেইল দিচ্ছি আপনি আমার বিজনেস ম্যানেজারের অ্যাডমিন হয়ে যাবেন কিছু সময়ের জন্য sir A S O M P O D আপনি মেসেঞ্জারে দেন ও জি স্যার Okay. আচ্ছা দেখেন আপনার ইমেলটা ঠিক আছে জি স্যার ঠিক আছে স্যার আমি আপনাকে নেক্সট দিচ্ছি দেখেন এখানে কি দেওয়া লাগবে সেট করে দেওয়া লাগবে এটা সি হট চেঞ্জ কোনো চেঞ্জ আছে কি না দেখছি তারপরে আসুন অ্যাড অ্যান্ড ইনসাইট এগুলো দেখবেন আপনারা এই বিষয়গুলো এখানে টু কি help keep your business account secure we comment recommend you limit the number of people who can control your business আচ্ছা দেখেন এখন পর্যন্ত আবার বিজনেস ম্যানেজারটা কি নাই টু ফ্যাক্টর ভেরিফাই করা না এজন্য এটা দেখাচ্ছে আপনি টু ফ্যাক্টর ভেরিফাই কীভাবে করবেন সব পাবেন ওকে আচ্ছা এখন আমরা আসি নেক্সট দিই সিলেক্ট বিজনেস আচ্ছা আমাকেই দেওয়া হোক আপনারা দেখতে পাচ্ছেন তো বিষয়টা জি স্যার আমারও স্যার এরকম আসছে স্যার আপনার হ্যাঁ, হ্যাঁ। যেরকম আসছে তারপরে নেক্সট তো business not sign continue sir এখানে আমরা কি দিব হ্যাঁ আপনি তো এইভাবেই দিবেন আমি যেভাবে দিচ্ছি এইভাবেই দিবেন তারপরে সেন্ড রিকোয়েস্ট ডান এখন ডান দিয়ে দিলাম আচ্ছা এক মিনিট এখন আমি স্ক্রিন শেয়ারটা অফ করলাম বাসার ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন আগে দেখুন একদম আপনাদের হাতে কলমে দেখাচ্ছি আপনারা একটা কাজ করবেন বিজনেসম্যান ক্রিয়েট করার আগে ভুলেও আপনারা ভিডিওটা দেখবেন প্রথমে ফার্স্ট ভিডিওটা টোটালি দেখবেন দেখার পরে তারপরে আপনারা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবেন এর আগ পর্যন্ত বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবেন না কারণ না দিকে যদি ভালোভাবে না বুঝে যদি করেন তাহলে সমস্যা আচ্ছা এই যে দেখেন বিজনেস ম্যানেজারের জন্য যে আমি ইনভাইটেশন দিছি অ্যাডমিনের জন্য সেই ইনভাইটেশন অপশনটা এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন বাসার ভাই এখানে মার্ক করে দেখাচ্ছে আর একবার মার্ক মার্ক করেন ব্যাক দেন বাসার ভাই আরেকবার ব্যাক দেন ব্যাক দিয়ে মার্ক করেন হ্যাঁ আপনার ক্রিয়েট আছে কোনো সমস্যা নাই যার ক্রিয়েট আছে কোনো প্রবলেম নাই আপনারা একে অপরকে অ্যাডমিন দিয়ে সহযোগিতা করে আপনার প্র্যাকটিস করেন ওকে জি স্যার এখন এই যে দেখছেন উনি মেইল আছে আপনি মেইলটা ওপেন করেন ওকে স্যার আসুন এই যে আমাকে এখানে এখন আপনি আমার না বলা পর্যন্ত আপনি কখনোই কি দিবেন না ক্লিক দিবেন না কোনো কিছুতেই আপনি এখন মার্ক করে দেখান গেট স্টার্ট আমি দেখতেছি না কিন্তু গেট স্টার্ট কোথায় আছে আমি দেখতেছি না আপনি মার্ক করে দেখান ওকে স্যার ওকে স্যার হ্যাঁ। এই গেট এই যে গেট স্টার্ট এখন গেট স্টার্টে আমি ক্লিক করব hmm good good sir click করব গেট স্টার্ট গেট স্টার্টে ক্লিক করবেন আপনি ওকে গেট স্টার্ট যদি দেখেন আমাকে ইন্টারফেস একটা নিয়ে গেছে এখানে লেখা আছে মেটা বিজনেস সুইট আচ্ছা এখানে কি আসছে দেখেন ইওর নেম হ্যাঁ ইওর নেম লেখেন মানে আপনার ফেসবুকের নাম লিখবেন জি স্যার স্যার আমার ফেসবুকের নাম স্যার হ্যাঁ হ্যাঁ আপনার ফেসবুক আইডির নাম স্যার এটা দিয়ে তো মনে হয় ফেসবুক আইডি করা নাই হ্যাঁ ইমেল লাগবে না এই ইমেলটাই করতে হবে এরকম কোনো কথা না কথা হচ্ছে ওকে আচ্ছা, আচ্ছা। ঠিক আছে স্যার আমি তাহলে ফেসবুকের ইউআরএলটা দিয়ে দিই যে কোনো একটা না ইউআরএল দিলে হবে না নাম নাম নাম নাম বলছে না এখানে ও আচ্ছা নাম বলছে যাই হ্যাঁ স্যার ওকে স্যার আচ্ছা এই অপশনটা একটু শেষের দিকে দেখানোর কথা ছিল আমি গুইডা এই অপশনের ফার্স্টেই চলে আসছি এরকম হতে পারে কোনো সমস্যা নাই এটা ফার্স্টেও আসতে পারে হ্যাঁ ওকে আপনার ফেসবুকের আইডির সাথে যে ফেসবুকের আইডিটা আপনার বর্তমানে ওপেন আছে ট্যাবের মধ্যে সেই আইডির নাম দিয়েছেন তো জি স্যার সেই আইডির নাম দিয়েছি স্যার ওকে কন্টিনিউ দেন ওকে তারপরে আসুন নিচের দিকে কি বলছে বিজনেস এটা পড়বেন সবাইকে বলবেন তারপরে ফেসবুক হ্যাজ নট ভেরিফাইড আচ্ছা এটা বলা হচ্ছে আমার ভেরিফাইড করা না এটা আমি জানি সমস্যা নাই আচ্ছা পেজ ইনফো তারপরে আসুন confirm continue continue continue sir accept invitation হ্যাঁ অ্যাকসেপ্ট ওকে সাবমিট কি বলছে এন্টার ভ্যালিড পাসওয়ার্ড আপনার পাসওয়ার্ড রং এখান থেকে ফরকেট দিবেন না এখান থেকে ফরকেট দিবেন না অন্যতে আমারটা খাই ফেলবেন দিচ্ছি না স্যার আপনার পাসওয়ার্ড ভ্যালিড না তাইলে কেমনে হইব মনেই তো নাই স্যার পাসওয়ার্ড ভুলে গেছি হ্যাঁ স্যার আরেকটা দিবেন নাকি স্যার অন্য একটা ইমেইলে পাঠাবেন নাকি এখন এতক্ষণ পর্যন্ত এটা দিয়ে আসছেন হইছে এই স্যার হই এখন পাস তো নিচ্ছে না আরেকবার না হচ্ছে না স্যার আচ্ছা দাঁড়ান এখান থেকে কে দিতে পারবেন ক্যান্সেল দেন আপনি ক্যান্সেল দেন কে আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন এবং আপনার ফেসবুকের এইভাবে সবকিছু অ্যাক্টিভ আছে কে আছেন সজীব ভাই সজীব ভাই সজীব ভাই আচ্ছা আমি আপনাকে আবার দিচ্ছি সজীব ভাইকে দিচ্ছি আমি পিপলস দিচ্ছি সজীব ভাই আপনি আমাকে ইমেলটা দেন তো সজীব ভাই শুনতে পাচ্ছেন সজীব ভাই আচ্ছা স্যার আপনি এক কাজ করেন এই সম্পদ দিন হ্যাঁ আপনি আপনার ইমেলটা দেন এগিয়ে থাকার মানে কি একটা ছোট্ট চেষ্টা মনে তাগিদ নাকি এর চাইতেও বেশি কিছু হ্যাঁ, হ্যাঁ। স্যার মোবাইলে তো হঠাৎ আচ্ছা এখন আপনি কি পিসিতে জি স্যার আসছে আমি দিচ্ছি আচ্ছা আপনি আমাকে দেন এখানে না মেসেঞ্জারে দেন আচ্ছা দিচ্ছেন সমস্যা নেই ওখান থেকে নিয়ে নেই সজীব ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন আচ্ছা প্রমোশনে ক্লিক করেন হয়তো আপনারটা এটা আসেনি প্রমোশনে দেন তো আসছে তাইলে আপনি রিলোড দেন রিলোড দেন আর এক দুইবার রিলোড দেন সমস্যা নাই দেখেন সোশিয়ালে যান প্রমোশনে যান তিনটা এই তো গেছে সোশিয়ালে যান সোশিয়ালে সোশিয়ালে তো আছে স্যার দেখলাম এটা এটা এই যে এইটা এইটা এইটা এই যে তিন নাম্বারটা আপনার এর ভিতরে তিনটা ইমেল চলে আসছে বুঝছেন নাই এইটা এইটা হ্যাঁ হ্যাঁ এইটা ওকে গেট স্টার্টে দেন এটা আগে বুঝাইছি অন্য সবাই সমস্যা নেই গেট স্টার্ট এখন আপনার আপনার কি ফেসবুক এখানে লগ ইন করা নাই জি স্যার আছে তো তাইলে আপনার ফেসবুক লগ ইন দেখাচ্ছে তো আপনাকে আগে আপনি ফেসবুক সমস্যা নাই আচ্ছা লগ ইন করেন সমস্যা নাই লগ ইন করেন আলাইকুম স্যার হ্যাঁ। নাম দেন ফেসবুকের নাম দেন জি স্যার আমি এই জায়গাটা আপনাদের ক্লিয়ারলি বোঝানোর জন্য এত সময় নিচ্ছি অন্যথায় বলতাম এইভাবে করবেন এইটা এটা করবেন শেষ শেষ হয়ে যেত যদি দেখা যায় পড়ে দেওয়া যায় আপনি অ্যাডমিট নিতে পারেন না তাইলে বা দেখা যায় যদি আমি ক্লিয়ারলি না বুঝাই তাইলে এখানে বলবেন যে ভাইয়া অ্যাডমিট নেওয়া তো দেখাইলো না কি কি শিখাইলো হ্যাঁ আসতেছে ওয়েট করেন এলাও দিন এলাও দিন আচ্ছা এখন আপনি নিচের দিকে আসেন আচ্ছা উপরের দিকে আসেন আর একটু উপরের দিকে আসেন আর একটু আপনি আমাকে আচ্ছা দাঁড়ান দাঁড়ান এখানে আমার কোনো কাজ নেই আমি রিলোড করি ওকে আপনি আমার অ্যাডমিন পেয়ে গেছেন এখন কাজ করতে পারবেন এখন আপনি এখানে আপনার ওই যে এর উপরে ক্লিক করেন সাইটা না এটা এই যে মার্কেটিং দেখছেন নি এখন মার্কেটিং পেজের উপরে ক্লিক করেন সেটিংস এর উপরে সেটিংস সেটিংস ওই জায়গা থেকে যা যা কাজ করার দরকার এখন যদি সজীব ভাই চায় যে এখান থেকে সে কি করবে কাজ করতে চাইবে সে যদি হ্যাঁ। চায় যে ওখান থেকে কাজ করতে তাহলে সে কাজ করতে পারবে কোনো সমস্যা নেই স্যার এইখানে স্যার কি কাজটা এটা জানি না স্যার আসসালামু আলাইকুম সম্রাট ভাই আসসালামু আলাইকুম সম্রাট ভাই ও সংগ্রাম ভাই হ্যাঁ কেমন আছেন কেন ভাই ওই কাজটা ও আচ্ছা আসলে ভাই সারাদিন তো ছিলাম আর এখন ওই আমি মানে আমার ক্লাস নিচ্ছি তো যে মার্কেটিংয়ের ক্লাসটা এগারোটায় শেষ হইব ওই ইয়ে তারপরে আপনার সাথে কন্টিনিউ যোগাযোগ কর্ম সমস্যা নাই না লস হইতো না লস হইতো না লস <laughs> হইতো না আপনার কাজ হইব এটা সমস্যা নাই টেনশন করেন না না হবে সবই হবে তো ইনশাল্লাহ সবই হবে আচ্ছা আমি আপনাকে ওর আপনার নাম্বার ওকে দিয়ে দিই বলবো ওকে ফোন দেওয়ার জন্য আচ্ছা দেখি কথা বলে দেখি আসলে বাসা আমি কয়েকজনের সাথে কথা বলছি অনেক বাসায় যাতে যাইতে চাচ্ছে না এটাই হলো বিষয় জানি একটু প্রশ্ন করছিলেন আমারে কি প্রশ্ন করছিলেন স্যার এই এরপরে স্যার কাজটা জানি স্যার বিজনেস অ্যাসেটস মানে হচ্ছে স্যার ওটা কি স্যার জানি না স্যার আচ্ছা বললাম তো বিজনেসে ম্যানেজারের কাজ হচ্ছে আপনার মার্কে বিজনেসকে প্রমোট করা আপনার বিজনেস বিজনেসকে ফেসবুকে প্রমোট করা আর পেজের কাজ হচ্ছে সেখানে আপনি নিজে পোস্টিং করা তারপরে হচ্ছে নিজে যে কোনো জিনিস পোস্ট করা এখানে আপনার পিপুলস বাড়ানো এখন বিজনেসের আপনার দুইটা সেক্টরে ফেসবুকে পোস্ট প্রমোট করা যায় বা অ্যাড দেয়া যায় একটা হচ্ছে আপনার ফেসবুক পেজের মাধ্যমে দেয়া যায় যেটাকে বলা হয় বুস্ট আর একটা হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজারের মাধ্যমে কারণ ফেসবুক বিজনেস ম্যানেজারের মাধ্যমে যে কাজটা করা হয় সেটা একটু রিয়েল তাকে আপনার পুষটা রিচ বেশি হয় তারপরে হচ্ছে পুষটা নষ্ট হয় কম ঠিক আছে এই বিষয়টা হচ্ছে আপনার একটা এইটা হচ্ছে ফেসবুকে তার আলাদা আপনার তার বিজনেসকে প্রমোট করার জন্য বা আপনার বিজনেসকে প্রমোট করার জন্য আপনাকে একটা আলাদা অপশন দিছে এইটাই হচ্ছে বিষয় ঠিক আছে এখন এই জায়গার মধ্যে কি কি কাজ কি কাজ করা হবে সেগুলো তো নেক্সট ক্লাস আছে আপনার এই বিজনেস ম্যানেজারের উপরে ছয়টা ক্লাস টোটাল যদিও আমি ছয়টা ক্লাস নিতাম না আমি তিনটা ক্লাস নিব এইটা একটা ক্লাস নিয়ে নিছি আর দুইটা বা আরো আরো তিনটা নিব সর্বোচ্চ নিলে তিনটা নিব কথা বুঝতে পারছেন স্যার কোনো পোস্ট কি প্রমোট করে দেখাবেন নাকি হ্যাঁ হ্যাঁ ওইটাই তো বলতেছি দেখ এটা এখানে তো আরো দুইটা বা তিনটা ক্লাস নিব তো এটা হচ্ছে টোটাল একটা প্যাকেজের স্কিল এই টোটাল প্যাকেজের স্কিল না যদি দেখাই তাহলে তো আপনি কাজ করবেন কিভাবে কি কি কাজ আপনার ঠিক আছে আচ্ছা আসুন ওকে এখন দেখুন আপনি উনি আমার কি করতে পারতেছে ওই জায়গা কি আমার পেজ যে এই যে অপশনটা আছে এই জায়গা কি উনি কাজ করতে পারতেছে এটা সেট করে দিতে পারবে সব কিছু পারবে ঠিক আছে কিভাবে অ্যাডমিন নিতে হয় সেই অপশনটা আজকে আপনাদের দেখাইয়ে দিলাম অ্যাডমিন আপনারা কি করবেন যখন ফেসবুক বিজনেস ম্যানেজার বানাইবেন অথবা যার ক্রিয়েট করা আছে আপনারা একে অপরের কাছ থেকে এইভাবে ইমেল নিয়ে অ্যাডমিন নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন কথা বুঝতে পারছেন কারণ প্র্যাকটিস যদি অ্যাডমিন নেওয়া প্র্যাকটিস না করেন তাহলে আপনি অ্যাডমিন নিতে পারবেন না পরবর্তীতে আচ্ছা এখন সজীব ভাই আপনি অ্যাডমিন থেকে বের হয়ে আসুন স্যার কোথায় আমি মানে বের হব আচ্ছা আসুন আমি আপনাকে আপনি আপনার ওখান থেকে মেবি আমাকে ই করে দিতে পারবেন মানে ওখান থেকে দিচ্ছি দাঁড়ান রিমুভ করে স্যার আপনি এটা দেন স্যার কিভাবে রিমুভ করতে এটা আছে দাঁড়ান এখন উনি কাজ করার জন্য আমার কিছু কাজ বাকি এখন আমি দেই আপনি স্ক্রিন শেয়ার অফ করেন আসুন এখন উনাকে আমি কাজ করার জন্য কি দিতে হইব এই যে অ্যাসাইন অ্যাসিস্ট অ্যাসাইন অ্যাসিস্টের এই অপশনগুলোকে আমি কি করে দিব অন করে দিয়ে দিব এভরিথিং ঠিক আছে তারপরে এখানে আসতেছে না আচ্ছা আসে না কেন স্যার ওনার নামটা দিতে হবে স্যার সজীব এখানে তো নাম দেওয়ার তো কোনো অপশন নাই আচ্ছা দেখি sir search by name or ID sir MD Sajib Ahmed নাকি অ্যাপ ডট সজীব আহমেদ ছিল ভাই নামটা লিখে দেন তো আপনি মেসেঞ্জারে বা মিটের গুগল সার্চ যেতে অ্যাপ ডট সজীব আহমেদ ছিল স্যার দেন দেখি না সমস্যা কি আসে নাই স্যার ওখানে অ্যাপ ডট ছিল স্যার এমডি সজীব আপের লিখছিল কিন্তু অ্যাপ ডট সজীব আপের ছিল স্যার না আসে নাই তো পেজ তো শো করতেছে না আচ্ছা ওকে অপশনটা বাদ দিয়ে অন্য অপশনটা দেখি আচ্ছা এখান থেকে আচ্ছা রিমুভ তাকে রিমুভ করে দিচ্ছে এই যে দেখেন এই যে দেখেন আপনারা এখানে রিমুভ আছে এই যে দেখেন রিমুভ দেখছেন নি এই রিমুভ অপশনে ক্লিক করলে উনি ওনাকে আমি এখন রিমুভ করে দিচ্ছি মানে ওনা উনি আর আমার এই পেজটা চালাইতে পারবে না তা আপনারাও কাউকে এভাবে দিলে রিমুভ দিয়ে দিবেন শেষ দেড় সিট উনি এখন আমি রিফ্রেশ দিয়ে দিলে অন্য চলে গেছে শেষ আসুন এখন আমরা এটা দেখলাম পিপুলস দেখলাম আমরা পিপুলসের কাজ কি আমাদের পিপুলসের কাজ কি পিপুলসের এখন এতটুকু সেটিংসের মাধ্যমে আমরা পিপুলসটা দেখলাম যে আমাদের পিপুলসের কাজ কি পিপলের কাজ হচ্ছে আমি স্যার কাউকে অ্যাক্সেস দিতে পারবো স্যার কাউকে অ্যাক্সেস অ্যাক্সেস না অ্যাডমিন করতে পারবো ও অ্যাডমিন অ্যাডমিন স্যার অ্যাডমিন তারপরে অ্যাড পার্টনার অ্যাড পার্টনার কি এড পার্টনার হচ্ছে এই যে দেখেন এড পার্টনার আপনি ক্লিক করার পরে এখানে নো স্যার অ্যাডমিন দিলে কি সে ফুল কন্ট্রোল পাবে স্যার হ্যাঁ অ্যাডমিন যদি কাউকে দেই সে কি ফুল কন্ট্রোল পাবে স্যার অ্যাডমিন জি স্যার আমি যদি স্যার হ্যাঁ, হ্যাঁ। আমাকে ও আচ্ছা আচ্ছা মানে অ্যাডমিন দিলে সে ফুল পাওয়ার পাবে সু কাজ করতে আপনি যেভাবে আমার গ্রুপে কাজ করতে পারেন না অ্যাডমিন দেওয়ার কারণে জি স্যার জি স্যার ওইভাবে মানে ফুল কন্ট্রোল স্যার হ্যাঁ বুঝছি স্যার ওকে দেখেন এখন দেখেন অ্যাড পার্টনার্স পার্টনার এখানে দেখেন এটা আপনার এডের দুইটা অপশন আসবে আমার এটাতে আসে নাই কী জন্য আসে নাই আল্লাহ জানের হয়তো কোনো ঝামেলা আছে এই জায়গাটা পার্টনার আসলে এই জায়গাটা আপনার সবুজ কালারে আসবে এই জায়গাটা হ্যাঁ পার্টনার মানে কি এড পার্টনার মানে কি অর্থাৎ পার্টনার মানে হচ্ছে কাউকে আপনি সহযোগিতা করো আপনার আপনারা বিজনেস অনেকেই দেখেন না বিজনেস দুইজন তিনজন মানুষ মিলিয়া কাজ করে এখানে কি কানেক্ট অ্যাকাউন্ট দিতে হবে নাকি স্যার লেখা আছে কানেক্ট অ্যাকাউন্ট আসতেছি আলোচনা শেষ করি পার্টনার মানে হচ্ছে দুইজন তিনজন মানুষ মিলে একটা বিজনেস করে না অনেক সময় তো করে স্যার করে স্যার হ্যাঁ, ওই যে দুইজন তিনজন মানুষ মিলে যে বিজনেস করে ওই বিজনেসটা করার পরে এখন সবাইকে বলল সবাই বলল যে না আমাকে কি করুন আমাকে এই বিজনেস ম্যানেজারের সাথে এড করুন ওকে বিজনেস ম্যানেজারের সাথে অ্যাড করার জন্য কন্ট্যাক্টে ক্লিক করলাম এখান থেকে কন্টিনিউ ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অ্যাড করে দিচ্ছি অটোমেটিকলি পার্টনার হয়ে আসতেছে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখুন এটা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কি বলছে sorry your password was incorrect but incorrect হয় কেমনি এটা তো কারেক্ট পাসওয়ার্ড এটা করে মাঝে মাঝে যাক ওইভাবে আমি ইনস্টাগ্রামকে অ্যাকাউন্ট অ্যাড করে দিলাম মেসেঞ্জারকে চাইলে কমেন্টসকে চাইলে তারপরে আমরা অ্যাড হয়ে গেলে এটা অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যাব বাদ হয়ে যাব আচ্ছা তাইলে আমরা পার্টনারটা কী কী বুঝলাম পার্টনারটা হচ্ছে এখান থেকে আমরা কাউকে পার্টনার করা যেতে পারে আবার দেখি কাউকে সার্চে পাওয়া যাচ্ছে না যদি আপনার অ্যাকাউন্টে থাকে সার্চে পাবেন ওকে তারপরে আসুন রিকোয়েস্ট ইট অপশনটা আমাদের আপাতত কোনো দরকার নাই এখন আমরা বিজনেস সেটিংসে যাই এইটাতে আমাদের অনেক দরকার আছে অনেক কাজ আছে বিজনেস সেটিংসে আসার পরে এই যে একটা পার্টনার দেখতে পাচ্ছেন এখন বিজনেস সেটিংসে আসলাম বিজনেস সেটিংসে আসার পরে পিপুলস তো আগেই দেখাই ফেলছি এখন আমরা দেখব কি পিপুলস এখান থেকে বিজনেস সেটিংসে এসে এখান থেকে আপনি অ্যাডমিন দিতে পারবেন এড অ্যাসিস্ট অ্যাসিস্ট দিয়ে তারপরে এখান থেকে দিতে পারবেন কাউকে অ্যাডমিন ঠিক আছে এখানে নাম দিতে হবে স্যার না সিলেক্ট অ্যাসেটস অ্যাসেটস স্যার এইখানে তো হয় পেজের নাম দিতে হয় না স্যার অ্যাসেটস অ্যাসেটস কি পেজের নাম দিতে হয় না স্যার না না দাঁড়ান এগুলো সব দিমু আমি ধীরে ধীরে আপনাদের সবগুলো নিয়ে আসতেছি আচ্ছা এই অপশনটা লাস্টে আসতেছি দাঁড়ান এখন পার্টনার এই যে পার্টনার এখন কাউকে পার্টনার করবেন মনে করেন বিজনেসের যে পার্টনারগুলো আছে সেই পার্টনারগুলোকে পার্টনার করবেন এই যে দেখেন এখানে দুইটা অপশন আছে একটা অপশন এই আর আরেকটা অপশন এইটা আমরা দুইটা অপশন পড়ি এখন দুইটা অপশন কি partner to share assets assets with একটা হচ্ছে partner to request asset from আচ্ছা give them permission to work on your assets so that they can help you manage আচ্ছা ওকে আমরা তাকে পারমিশন এইটা যদি তাকে সিলেক্ট করে দেই তাহলে সে আমার অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করতে পারবে এবং সে ম্যানেজ করতে পারবে সব কিছু করতে পারে মানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যাকে বলে add a new partner and request access to work on their behalf মনে করেন আপনি যে কাজ করেন তার কিছু কাজ আপনি করেন না বা আপনি সময় করতে পারেন সেরকম অল্প কিছু কাজ সে করতে পারবে তাইলে এখানে কি করবেন আপনি এই জায়গার মধ্যে এটাতে ক্লিক করবেন এডে ক্লিক করবেন এডে ক্লিক করার পরে পার্টনার আইডি পার্টনার আইডি মানে হচ্ছে একটা আইডি আছে ঠিক আছে তার বিজনেস ম্যানেজারের একটা আইডি আছে বিজনেস ম্যানেজার আইডি কোথায় পাওয়া যায় সেটা দেখাইমু সেই আইডিটা দেওয়ার পরে আপনি কি করতে পারবেন এখানে পার্টনার দিতে পারবেন দেখি ওখান থেকে দেখানো যায় কিনা আচ্ছা এটা পরে দেখাইমু ওকে পার্টনার আইডিটা পরে দেখেন তারপরে দেখেন সিস্টেম এটা আমাদের দেয়া লাগবে না তারপরে পেজ হ্যাঁ পেজটা হচ্ছে আমরা আমাদের পেজকে এখান থেকে কি করা লিঙ্ক আপ করা দেখেন এখানে আমি লিঙ্ক আপ করছি এটা আমার পেজ এটা আমার পার্সোনাল পেজ ঠিক আছে এড পিপুল এখান থেকে এড পিপুলে ক্লিক করে আমরা ওই যে আগের মতোই কাজ করবো এটা আমি পরে দেখাচ্ছি এই অপশনটা তাক ওকে এখান থেকে যদি পেজে আমরা সার্চ দিই যেমন আমার এই পেজটা আছে কি না না মা এই পেজটা আমার নাই এখানে আচ্ছা, আমি দেখি আমার তো দুই তিনটা পেজ আছিল কি পেজ আছে আর ডিজিটাল আইটি পার্ক একটা আছে দেখি তো আসতেছে না দেখুন এই যে আইডি বলছিলাম এইটা হচ্ছে আইডি এই যে দেখেন আইডি এইটা হচ্ছে আইডি পেজ তো কয়েকটা অ্যাড করা যায় তাই আসে না কেন আচ্ছা এখানে আমার একটা পেজ অলরেডি এড করা আছে এগুলো সবগুলো এখন আমাদের দেখানোর কাজ না কারণ আমাদের নেক্সট ক্লাসের অনেক কাজ বাকি আছে এখন আমাদের জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে আপ করা যেখান এখান থেকে দেখায় না কেন ওনার বাই আপনার পেজে কোন একটা পেজের নাম দিয়ে দেন পেজের নাম দিচ্ছি এখান তো কাজ হচ্ছে না আচ্ছা দাঁড়ান স্যার ওখানে একটা আইডি আইডি দেন দিন আইডি দাঁড়ান আইডিটা নিয়ে আসি পেজে থেকে দেখি আইডি কোথায় পাওয়া যায় জানি স্যার আইডি লিংকের কাছে দেখেন দিন লিংকের কাছে আইডি লেখা আছে ওই লিংক করেন ওখানে হ্যাঁ ওটা দেখেন না স্যার এখান থেকে আমারটা দিয়ে দেখব না স্যার এখানে কি পিপল অ্যাড করতে যাচ্ছেন না স্যার পিপল না না এখানে পেজ অ্যাড করতে যাচ্ছি পেজ স্যার অ্যাসেস স্যার অ্যাসেটস থেকে স্যার পেজ অ্যাড করছিলাম স্যার আমি আজকে এখন পেজ এই যে পেজটা এড করছি এটা তো আমার পেজ তো অলরেডি আগে থেকে একটা এড করা আরেকটা পেজ এড পেজ এড করার কথা ছিল বা করতে চাচ্ছিলাম তাহলে অ্যাসেস থেকে করি স্যার ওই যে আপনার মার্কেটিং আচ্ছা, থেকে প্রথম পেজ যায় দ্বিতীয় পেজগুলো ওই জায়গা থেকে করতে হয় এটা আসতেছে না আচ্ছা যাক সম্ভবত আমার এই পেজটা অ্যাক্টিভ না মেবি সম্ভবত এই যে কোনো ফলোয়ার নাই কোনো কিছু নাই এটা কি জন্য এটা সমস্যা জানি না আচ্ছা আমরা সামনে বাড়ি কোনো কিছু বাদ পড়লে ফোনের ক্লাসে আমরা অ্যাড করে দিব অ্যাড অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্ট কি এড অ্যাকাউন্ট হচ্ছে আমাদের পেমেন্ট মেথড এড করা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো ক্রিয়েট করে আমরা পেমেন্ট মেথড এড করবো এড অ্যাকাউন্টে আসার পরে এরকম একটা অপশন আসবে এখানে আমরা এড ক্লিক করবো এডে ক্লিক করার পরে আসুন request to add an ad account request to access to an ad account আচ্ছা চুজ পেজ কোন পেজের জন্য এই পেজের জন্য স্যার আমরা কি অ্যাকাউন্ট দিয়ে মানে অ্যাড রান করতে পারবো এই অ্যাকাউন্ট দিয়ে অ্যাড রান করতে পারবেন তবে আপনি কি লাগবে আপনার পেমেন্ট মেথড লাগবে তো নেক্সট স্যার আমি এসএস থেকে স্যার পেজ অ্যাড করছি তারপর স্যার আমাকে পিপলে দেখাচ্ছি আচ্ছা ঠিক আছে সমস্যা না এই যে টেক্সটটা copy type your ad account ID এই যে একটা আইডি দিছে এখান থেকে কপি কইরা আমরা এটা নিয়ে বসাই দিই ওকে তারপরে সবগুলো আমরা কি করব ওখান থেকে অন করে দিই ম্যানেজ ক্যাম্পেইন তারপরে confirm okay there aren't any ad account that match has ID that okay আমাদের কোনো আইডি ম্যাচ করে নাই তাই না অ্যাড অ্যাকাউন্ট রিকোয়েস্ট হইল না কেন they around on account add on add account business manager you cannot remove acha wait তারপরেও সমস্যা করতেছে এই প্রবলেমগুলো তো আচ্ছা অ্যাড অ্যাকাউন্টটা তাক আমরা বিজনেস ম্যানেজাররা কীভাবে পেমেন্ট মেথড অ্যাড করব সেটা আমরা দেখিয়ে দিব আচ্ছা এটা আমাদের পিক্সেল সেট এটা অন্য ক্লাস বাকিগুলো আমাদের অন্য ক্লাস ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তো অ্যাড কীভাবে করতে হয় এখানে অ্যাড করলাম ইনস্টাগ্রামে তারপরে এখান থেকে ইনস্টাগ্রাম আগেই দেখাই দিছি সমস্যা নাই এই যে ইনস্টাগ্রাম এখান থেকে অ্যাড হইব প্রবলেম নাই হোয়াটসঅ্যাপ যদি কন্ট্রোল করতে চান হোয়াটসঅ্যাপ দিবেন pixel custom event share business creator registration Instagram payment method আচ্ছা পেমেন্ট মেথডে ক্লিক করলাম পেমেন্ট মেথডের জন্য আপনার কি লাগবে স্যার এখানে যদি আমি হোয়াটসঅ্যাপ অ্যাড করি তাহলে আমার হোয়াটসঅ্যাপটা বিজনেস হোয়াটসঅ্যাপ হওয়া লাগবে হ্যাঁ বিজনেস হোয়াটসঅ্যাপ আপনার এই হোয়াটসঅ্যাপটা পেজে যে পেজের সাথে দিবেন যে সেই পেজের সাথে লিংক আপ থাকতে হইব আচ্ছা দেখেন আমরা পেমেন্ট মেথডে ক্লিক করলাম পেমেন্ট মেথড কি এটা আমরা একটু বুঝি পেমেন্ট মেথড হচ্ছে দেখেন আপনারা পেমেন্ট মেথড নিয়ে বারে বারে প্রশ্ন করেন অনেকেই এই সমস্যাটা করে পেমেন্ট মেথড হচ্ছে বায়ারের নিজস্ব পেমেন্ট দেওয়ার জন্য আইডি যে আইডিতে ডলার আছে অবশ্যই ডলার থাকতে হবে ডলার মানে বাংলাদেশের কোনো ব্যাংক থেকে যদি কোনো একটা পেমেন্ট মেথড নেন সেই পেমেন্ট মেথডের আইডিটা সেই কার্ডটা দিয়ে যেন আপনি আমেরিকায় গেলেও বাজার করে আসতে পারেন আপনার জন্য কোনো টাকা যেন না লাগে ঠিক আছে সেই রকম এটা পেমেন্ট মেথড লাগবে এটাকে বলা হয় পেমেন্ট মেথড এখন বিষয়টা হচ্ছে আপনি মনে করেন বায়ারের কাজ করবেন মনে করেন আপনি মনে করেন বায়ারের কাজ করবেন এখন প্রশ্ন হচ্ছে বায়ারকে কি আপনি পেমেন্ট মেথড সাপোর্ট দিতে পারবেন এক কথায় প্রশ্নের উত্তর হচ্ছে না কথা বুঝতে পারছেন এক কথায় প্রশ্নের উত্তর হচ্ছে না আচ্ছা এখন গুগল অ্যাডসে তো আর নাই না ফেসবুক অ্যাডসে অনেক সময় দেয়া যেতে পারে তবে সেটা খুব রিস্কি সেই পেমেন্ট মেথডটা সাপোর্ট দেওয়া খুবই রিস্কি তবে আপনি পেমেন্ট মেথড যদি বায়ার বলে আপনার বিজনেস ম্যানেজার থেকে আপনি ফেসবুক অ্যাডস দেন তাহলে ঠিক আছে আপনি কি করতে পারবেন পেমেন্ট মেথডের সাপোর্ট দিতে পারবেন কিন্তু বায়ার যদি বলে না আমার বিজনেস ম্যানেজারে আপনি পেমেন্ট মেথড অ্যাড কইরা সাপোর্ট দেন তাহলে আপনি আপনার হাতে আপনার কপালে কুড়াল মারছেন বুঝছেন কুড়াল বুঝেন কুড়াল মারা বুঝেন তো ক্ষতিটা আপনি আপনার হাতে করছেন এখানে কাউকে দোষ দেওয়া যাবে না কারোর কাছে কিন্তু বলাও যাবে না শুধু আপনি আপনাকেই নিয়ে এরকম করছেন সো আপনি <clears throat> কি করতে হইব আপনাকে এই কাজগুলো করতে হইব যে পেমেন্ট মেথড বায়ারকে বলবেন আপনি পেমেন্ট মেথড দিবেন আমি আপনাকে কাজ করে দিব এখান থেকে আপনার যা যা লাগে সবগুলা করে দিব কিন্তু পেমেন্ট মেথডের সাপোর্ট আপনাকেই আপনি দিতে হবে কারণ পেমেন্ট মেথডটা তো আপনার কাজ আপনিই দিবেন এবং অনেক সময় হইব কি জানেন আপনাকে বলবে কি আপনি পেমেন্ট মেথডে দিয়ে কাজ করছেন কাজ করার পরে বলবে হ্যাঁ আপনি কি ধরনের পেমেন্ট ইউজ করছেন আপনার রিচ আসছে না সেল আসছে না এই সেই হাবিজাবি ইত্যাদি বলে আপনাকে টাকা দিবে না বা আপনি যদি পেপ্যালে দেন তাহলে রিপোর্ট দিয়ে আপনার টাকাটা সে উজ্জ্ব নিয়ে নিবে আপনি যদি ব্যাংকে সে যদি আপনাকে ব্যাংকের মাধ্যমে টাকা দেয় আপনার ব্যাংকে সে মামলা করে আপনার টাকাটা নিয়ে নেবে আপনি বিপদের মধ্যে পড়বেন এজন্য আপনি পেমেন্ট মেথড হিসাবে কখনোই চাইবেন না এড়িয়ে চলবেন সবসময় বায়ারকে পেমেন্ট মেথড সেক্টরটা আপনি কী নেবেন এখান থেকে আপনি আপনার শুধু সার্ভিস চার্জটা নেবেন আপনি শুধুমাত্র আপনার সার্ভিস চার্জটা নেবেন এটাই হচ্ছে আপনার কাজ আর পেমেন্ট মেথড বায়ার এখন যদি পাঁচশো ডলার খরচ করে পাঁচশো ডলার আপনি নেবেন আর পাঁচশো ডলার কম নিলেও পাঁচশো ডলার কম মানে অর্থাৎ যাই দেখ পেমেন্ট মেথডের আপনার যত টাকারই সে অ্যাড দেখ সেটা তার দিবে আর আপনি তাকে বুঝাই বাজাইয়া ফুসলাইয়া যা নিতে পারেন এখন পাঁচ টাকা নিলেও সেটা আপনার হবে আর পাঁচশো টাকা নিলেও সেটা আপনার হবে কথাটা বুঝতে পারছেন এইটুকু জায়গা আপনারা খুব মন দিয়ে খেয়াল রাখবেন আসুন add payment method add payment মেথডে ক্লিক করলাম এড পেমেন্ট মেথডে ক্লিক করার পরে এই যে দেখেন assign to myself yes অবশ্যই আমার নিজের সে দেখাচ্ছে এটা কি আমার নিজের জন্য নেক্সট দিব নেক্সট দেওয়ার পরে এই যে দেখেন এখানে আমার পেমেন্ট মেথড কোন কোন ওয়েতে দেয়া যায় সেটা কিছু অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে দেয়া যায় তবে সেগুলো রিস্কি তারপরে নেক্সট দিব নেক্সট দেওয়ার পরে এখানে বিস্তারিত আমরা তথ্যগুলো লিখে দিব এই যে দেখেন নাম দিব কার্ডের নাম দিব তারপরে নাম দিব সিবিবি নাম্বার দিব সব কিছু দিব দেওয়ার পরে আমরা সেভ দিব আমাদের পেমেন্ট মেথড সেট হয়ে যাব আমাদের পেমেন্ট মেথড সেট হয়ে গেলে আমরা অ্যাডস রান করতে পারবো অতটা অতবার রান করতে পারতাম না তারপরে আসুন সিকিউরিটি সেন্টার সিকিউরিটি সেন্টার হচ্ছে সিকিউরিটি করা সিকিউর করা আপনার অ্যাকাউন্টকে সিকিউর করা ঠিক আছে two factor authentication two factor authentication who are require to turn on two factor authentication কাউকে কিসের মাধ্যমে টু ফ্যাক্টর অথেন্টিকেশন আপনি চাচ্ছেন শুধু অ্যাডমিন অনলি শুধু অ্যাডমিন অনলি অর্থাৎ যে অ্যাডমিন সে ঠিক আছে তাকে দিয়ে দিচ্ছেন তারপরে অ্যাডমিন অ্যাড এনাদার অ্যাডমিন যদি অ্যাড এনাদার অ্যাডমিন করতে চান সেখান থেকে করা যাবে এই যে এখানে ইমেল দিবেন নেক্সট দিবেন আগে যেভাবে অ্যাডমিন দিছি সেইভাবে অ্যাডমিন দিবেন এখানে কোনো সমস্যা নাই ঠিক আছে তারপরে আসুন বিজনেস ইনফো নোটিফিকেশন এটা লাগবে না আচ্ছা তারপরে দেখি নোটিফিকেশনের কী অবস্থা সবগুলো অন করা আছে কিনা দেখি বিজনেস ম্যানেজার অন করা অন করে রাখবো ইমেইল অ্যাড্রেস অন করে রাখবো দেখুক মানুষ সমস্যা নাই আমার সব কিছু দেখলে প্রবলেম নাই বিজনেস অ্যাড্রেস আমার হোক বিজনেস ম্যানেজার হোক সব কিছু আমার দেখতে পারবো সমস্যা নেই আপনি যদি এভাবে গোপন রাখতে চান কোনো কিছু মানুষের কাছে তাহলে গোপন রেখে দেবেন এটা কোনো প্রবলেম না ঠিক আছে এখন আসুন বিজনেস ইনফো এই বিজনেস ইনফোটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আবার মনে রাখেন 4 মিনিট আছে হ্যাঁ 4 মিনিট আছে 4 মিনিট আছে ওকে ঠিক আছে আমি আপনাদের আবার লিঙ্ক দিচ্ছি আপনারা লিঙ্কে যুক্ত হন thank you আপনারা লিভ নিয়ে ওইটাতে দয়া করে জয়েন করেন তাহলে আমরা কি করলাম বিজনেস ইনফোতে ক্লিক করলাম সবাই শুনতে পাচ্ছেন তো জি শুনতে পাচ্ছি আমরা কি করলাম বিজনেস ইনফোতে ক্লিক করলাম বিজনেস ইনফোতে ক্লিক করার পরে আমাদের যদি এখান থেকে কোনো কিছু এডিট করতে হয় তাহলে এখান থেকে এডিট করতে পারবো কোনো সমস্যা নাই তারপরে এখানে দেখেন লিগেল বিজনেস নেম আমরা এখানে এডিট দিয়ে দেওয়া বিজনেস নাম দিব মনে করেন যে কোনো একটা নাম আমার নামটা হচ্ছে বিজনেসের নাম হচ্ছে ডিজিটাল আইটি পার্ক দিলাম ডিজিটাল আইটি পার্ক কান্ট্রি দিলাম Bangladesh Bangladesh address street address মানে হচ্ছে আমার বর্তমান ঠিকানা স্ট্রিট অ্যাড্রেস টু যদি তাকে সরি স্ট্রিট অ্যাড্রেস এটা হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা আর এটা হচ্ছে বর্তমান ঠিকানা সিটি দিবেন সিলহেট স্টেট প্রিভিয়াস রেজিস ডাকা ও সরি এইটা দিবেন ঢাকা আর এটা হচ্ছে বর্তমান আপনার লোকাল সিটি পুষ্কুর তিনশো নব্বই বিজনেস ওয়েবসাইট <clears throat> আপনার যদি বিজনেস ওয়েবসাইট থাকে তাহলে বিজনেস ওয়েবসাইট দিবেন না না হলে নাই তারপরে হচ্ছে বিজনেস আপনার টেক্সট আইটি এটা অপশনাল বিজনেস ওয়েবসাইট দেওয়াই লাগবে আপনাকে যে কোনো একটা ওয়েবসাইট দিয়ে দেন মনে করেন ওয়ালটাইনের ওয়ালটনের ওয়েবসাইটটাই দিয়ে দিই ওয়ালটন তারপরে সেভ দিয়ে দিন এই যে বিজনেস ফোন নাম্বার ঠিক আছে সেভ ট্যাক্স আইডি হচ্ছে হচ্ছে আপনি যদি সরকারকে ট্যাক্স দেন তাহলে একটা আইডি দিয়ে সরকারের সেই আইডিটা দেওয়ার কথা বলছে তারপরে সেভ তাহলে আমার বিজনেস এই অপশনটা দেয়া হইল এটা হচ্ছে বিউ ডিটেলস এটা থাকবে এটা এই যে আনভেরিফাইড এই অপশনটা এভাবেই থাকবে ভেরিফাইড একটা আলাদা একটা ক্লাস আছে সেখানে আপনাদের এটা দেখাইব তারপরে বিজনেস হিস্ট্রি এক্সপার্ট এটা দেয়া থাকবে বিজনেস অপশন অ্যাডমিন অনলি ঠিক আছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাডমিন ঠিক আছে আচ্ছা my info live marketing name হ্যাঁ এটা ঠিক আছে যদি এখান থেকে অ্যাডমিট কোনো কিছু চেঞ্জ করতে চান তাহলে এই নামটা চেঞ্জ করতে চাইলে এখানে ক্লিক করে চেঞ্জ করতে পারবেন সমস্যা নাই পেজ অ্যান্ড নোটিফিকেশন ঠিক আছে সিকিউরিটি সব ঠিক আছে ওকে আসলে এই জায়গার মধ্যে নিচের দিকে set up guide set up গাইডে তেমন কিছু নাই আমাদের যা আছে তা আর বাদ বাকি হচ্ছে আমাদের নেক্সট ক্লাস এখানে হয়তো কোনো একটা জিনিস যদি গ্যাপস থেকে যায় তাহলে মনে যদি হয় তাহলে পরের ক্লাসে বলবো আমি আপাতত তেমন কিছু আর গ্যাপস দেখাচ্ছে না সিস্টেম ইউজার এটা লাগবে না এখান থেকে পেজ দেখাচ্ছি এডস অ্যাকাউন্ট বিজনেস গ্রুপ এটা লাগবে না আমাদের অ্যাপস লাগবে না ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম তো ও ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম দেখাচ্ছি তারপরে ক্যাটালগ ক্যাটালগটা ঠিক আছে তো এখানে কোনো সমস্যা নেই ক্যাটালগ আগেরটাই অফলাইন ইভেন্ট এটা লাগবে না ইভেন্ট লাগবে না লাগবে না লাগবে না দ্যাটস ইট এই পর্যন্তই বিজনেস ম্যানেজারের ক্লাস এই পর্যন্তই আল্লাহ অনেকে এসে দাঁড়াইয়া রয়েছে বুঝতে পারছেন এই পর্যন্তই শেষ তাহলে এইটুকু আপনারা যারা লাস্টে যুক্ত হয়েছেন আমি দুঃখিত আন্তরিকভাবে আমি ওই চেপে চলে যাওয়া আপনাদের দেখছি না আর আমার অটো অ্যাডমিশন যে এক্সটেনশন ওইটা কাজ করতেছে না এজন্য প্রবলেম হয়ে গেছে এখন আপনাদের কারো মনের মধ্যে যত প্রশ্ন আছে আপনারা এখন প্রশ্ন করতে পারেন বিজনেস ম্যানেজার কিন্তু হ্যাঁ অবশ্যই প্রশ্ন প্রত্যেকটা বাইরের কি এই যে আপনার বিজনেস অ্যাকাউন্ট থাকবে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আপনি ফেসবুকে কারো যদি সে অ্যাডভার্টাইজিং রান করতে চায় অবশ্যই তার বিজনেস অ্যাকাউন্ট লাগবেই কথা বুঝতে পারছেন আচ্ছা যদি তার না থাকে তাহলে কি করব আপনাকে ক্রিয়েট করে দিবেন এই জন্যই তো আপনি আপনি আসেন আপনাকে নিয়ে যাই এখন ফাইবারে ঠিক আছে ফাইবারে নিয়ে গেলে আমরা কিছু জিনিস দেখতে পারবো Facebook business manager create and Facebook advertising ওই যে দেখেন ওই ভদ্রলোক Facebook I will create fresh Facebook business manager উনি এটা বলতেছে উনি বলতেছেন I will fix your Facebook restriction আচ্ছা ফেসবুক রেস্ট্রিকশন একটা ক্লাস আছে এটা আলাদা করবো আমি <clears throat> তো লাস্টের দিকে এই ক্লাসটা লাস্টে কিছু ক্লাস আছে একদম লাস্টের দিকে করতে হয় কারণ আপনার এখন পর্যন্ত এখানে অনেক কিছুই অনেকের জানা নাই অনেক শব্দগুলোর সাথে পরিচিত নয় অভ্যস্ত নয় এই জন্য সমস্যা হয় I will be your creative social media marketing manager এখানের মধ্যে এই যে দেখেন এই এই ভদ্রলোকের প্রোফাইলটা আমরা ওপেন করি এই ভদ্রলোকের প্রোফাইলটা ওপেন কি বলছে যে thirty dollar save up to twenty আচ্ছা এটা নয় বিএম বিজনেস ম্যানেজার বিএম মানে business manager ads account create set up one business manager account ads account আচ্ছা সে ওয়ান বিজনেস ম্যানেজার সে ক্রিয়েট করে দিবে অ্যাডস অ্যাকাউন্ট করে দিবে তার জন্য ওই যে আমরা এখন পর্যন্ত ক্লাস যতটুকু করলাম অতটুকু সে কাজ করে দিবে তার প্রাইস নিবে সে থার্টি ডলার্স ঠিক আছে এখন সে স্ট্যান্ডার্ডে গেলে সে কী করতেছে ওল্ড ফেসবুক প্রোফাইল এর অ্যাকাউন্ট এন মেইল ভেরিফাই সে আরেকটা কাজ করিয়া দিবে মেইল ভেরিফাই করবে মেইল ভেরিফাই কখন করবে ওই যে আমি গতকালকে দেখাইছিলাম মনে করেন আপনার ইমেইলের মধ্যে একটা ইমেইল গেছে সেই ইমেইলটা আপনি ভেরিফাই করবেন কথা বুঝতে পারছেন এইটা আচ্ছা তিন নম্বরটা হচ্ছে একশো তিরিশ ডলার সে কী করবে মেইল ভেরিফাই করবে অ্যাড অ্যাকাউন্ট করবে তারপরে identify verified profile with business manager create এইটা নেক্সট ক্লাসের এই অপশনটা তো ওই সবগুলা সে করে দিবে তারপরে কিতা রেন স্টেট ফেসবুক এফবি ওকে তারপরে একটা বি অ্যাকাউন্ট দিয়ে দিবে এই বিজনেস ম্যানেজারের এগেনস্টে এই যে সার্ভিসগুলো সে দেখেন এখন পর্যন্ত কাজ করছে কতটা এই গিগের মধ্যে একশো নব্বইটা কাজ করছে সে লেভেল টু সেলার একজন মানুষ সে এখন ফাইবারে যুক্ত হয়েছে হবে ফাইবারে ফাইবারে কই করে দেখি না হেন কারেন্ট আসে এই সে ফাইবারে যুক্ত হয়েছে নভেম্বর দুই সালে এখন পর্যন্ত সে কাজ করছে সেগুলো বাদ তার শুধু বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের কাজ হিসেবে সে করতেছে একশো কাজ করে ফেলছে অলরেডি তাইলে কি আপনার ভিতরে মনের মধ্যে এখন প্রশ্নটার উত্তর পাইছেন আপনি জি পেয়েছি আচ্ছা আর কারো কোনো প্রশ্ন কেউ নাই স্যার এটা বিষয়ে একটা ইউটিউব বিষয়ে প্রশ্ন করব হ্যাঁ করেন সমস্যা নাই স্যার বলতেছিলাম এই যে মানে বায়াররা আমাদেরকে কাজ দেবে তারপর আমরা যে ভিডিও এসইও করব বা ভিডিওর যে কাস্টমাইজ গুলো আছে এগুলো করার পর যে তার একটা পর্যাপ্ত মানে তারে অ্যাট্রাকটিভ করার জন্য যে ভিউ অথবা সাবস্ক্রাইবার বা বিভিন্ন কমেন্ট বা অ্যাক্টিভ যে গুলো দিয়ে যে তারা কিছু ইমপ্রেস করা যায় যাতে কিছু ভিউ বা সাবস্ক্রাইবার এগুলো আমরা কোথায় থেকে নিতে পারবো আচ্ছা এই বিষয়টা হচ্ছে এখন পর্যন্ত আপনাদের ওই কাজটা দেখাই নেই আপনারা কিভাবে কাজ করবেন এটা দেখাই না কি জন্য কারণ এই প্রেশারটা আপনাদের উপরে দিচ্ছি না আপনাদেরকে এখন রাখছি কি আপনারা শুধু কাজটা আনেন বাকি কাজ আমি খুঁজে দিব কি জন্য এখন আপনাদের এই কাজটা যদি আপনাদের মাধ্যমে করাই তাহলে প্রথম নম্বর হচ্ছে আপনার ডলারের প্রয়োজন আপনি ডলার তারপরে ডলার সেন্ড করা তারপরে ট্রাস্টেড পারসন পাওয়া তারপরে আর কিছু বিষয় আছে সেগুলা আপনাদের হাতে এখন দিলে আপনারা অনেক কিছু এখনো জানেন না এই জন্য এই জন্য এখন পর্যন্ত কাজ আমি করে দিব মানে অর্থাৎ কোর্স চলাকালীন পর্যন্ত আপনাদের কাজ আমি করে দিব কিন্তু কোর্স চলাকালীন বলতে এখানে শেষের দিকে একদম কোর্স শেষের দিকে আপনারা এই প্রমোশনমূলক কাজগুলো আমি না থাকলে মনে করেন আমি আজকে অসুস্থ কিন্তু আপনি কাজ একটা পাইছেন তাই বলে কি আপনি কাজ করতে পারবেন কাজ করবেন না অবশ্যই কাজ করতে হবে তো তখন আপনি কাজ কিভাবে করবেন সেই বিষয়গুলো আমি আপনাদের শিখিব কাজ কিভাবে করবেন সম্পূর্ণ বিষয়গুলো লাস্টের পনেরো দিনের বা এক বিশ দিনের ক্লাস থাকবে আর লাস্টের চার পাঁচটা ক্লাসই হচ্ছে হবে আপনি কাজ কিভাবে করবেন ঠিক আছে এইগুলা মানে যে মানে স্যার যে বাইরের কিছু সাবস্ক্রাইব ভিউ বা কমেন্ট দেওয়ার জন্য কিছু প্ল্যানার এগুলা মানে আমরা জানানি মানে জানা দরকার আছে ও আচ্ছা এখন আপনি বলবেন যে <clears throat> দেখেন আমার কিছু গ্রুপ আছে বা আমার কিছু মানুষ আছে আমরা টিম ওয়াই টিম ওয়াইক কাজ করি যে আমরা ওই টিমের মধ্যে বা আমার ওই পার্সোনাল গ্রুপের মধ্যে আমি আপনার প্রোফাইলটাকে শেয়ার করবো তো শেয়ার করলে ওখান থেকে সবাই সাবস্ক্রাইব করবে আপনার ভিডিও দেখবে আপনাকে কমেন্টস করবে আপনাকে ভিউ দিবে ঠিক আছে এখান থেকে আপনার ওয়াশ টাইম গ্রেদারিং হবে এটা হচ্ছে আমাদের পার্সোনাল গ্রুপ তাছাড়া হচ্ছে আরও ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন বা বিভিন্ন ওয়েবসাইটের মতো কিছু কি আছে গ্রুপ আছে যেগুলো হচ্ছে যেগুলোতে আমি আপনার প্রোফাইল শেয়ার করলে সেখান থেকেও আপনার ট্রাফিক জেনারেট হবে এবং সেগুলো হচ্ছে আমাদের কাজ শেখায় এগুলাই হচ্ছে আমরা ইউনিভার্সিটিতে পড়ি আপনি কখনোই বলবেন না হালকা কয়েকদিনের কোর্স করে আপনি বলবেন যে আমরা এগুলা ইউনিভার্সিটিতে কাজ করে শিখছি আমরা এগুলো এইগুলাই উপরে আমরা এই জন্য আমরা আইটি এক্সপার্ট আমাদেরকে আইটি এক্সপার্ট বলা হয় আমরা এই এক্সপার্টনেসটা আমরা শিখছি কথা বুঝতে পারছেন তো আমরা এইগুলার কাজ করি এই প্রমোশনমূলক কাজগুলো হচ্ছে আমার পেশা এবং এই কাজ করেই আমি আমার জীবন চালাচ্ছি এরকম যারা যেভাবে বোঝানো যায় আর বোঝাইতে হলে আপনাকে সেই ধরনের নলেজটা আপনার লাগবে আপনি নিজেকে নিয়ে ভাবতে হবে যে আসলে এ কাকে কিভাবে বলবো কার সামনে কিভাবে উপস্থাপন করব এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে একটা জিনিস মনে রাখবে দোকানে সবাই আসলে কেনার জন্য আসে না কেউ বোঝার জন্য আসে কেউ দেখার জন্য আসে কেউ বিরক্ত করার জন্য আসে তো যেই আসুক প্রত্যেকের সাথে হাসি মুখে থাকতে হবে আর সে আমাকে সিন করছে বা আমাকে রিয়েক্ট করছে এর জন্য যে আরেকজনের কাছে যাবো না এটাও বলা যাবে না আমাকে বলতে হবে কি করতে হবে আমার কাজটা আমি খুঁজে আনতে হবে এটুকু করতে হবে প্রথম এক থেকে দুই মাস এক থেকে দুই বছর প্রথম এক থেকে দুই বছর এইভাবেই আপনাকে চলতে হবে একটা সময় আসবে আপনার কিছু বায়ার হয়ে গেলে তখন আর আপনার এতটুকু পরিশ্রম করতে হবে না ওনারাই ওনাদের পরিচিত পার্সনরে দিয়ে আপনাকে বলবে ওনার ওই ভদ্রলোকের দিয়ে কাজ করান কারণ উনি সৎ মানুষ আছে ট্রাস্টেড মানুষ আছে এরকম আর আর পশ্চিমারা বিশেষ করে বিদেশি মানুষরা যদি কাউকে একবার ট্রাস্ট করে নিয়ে যদি কাউকে একবার বিশ্বাসের মধ্যে ঢুকাই ফেলতে পারেন কারণ তাইলে আর আপনাকে পিছনে তাকাইতে হইতো না আপনাকেই দিয়ে সব কিছু করাইব আপনার কাছে কয়েকশো কয়েক হাজার ডলার ফালাই রাখিয়ে দেবো সে কখনো এটা নিয়ে মাথা কামাইতো না স্যার মানে এই যে আপনি বললেন যে কিছু লোকাল আমরা মানে ভিউয়ার বা সাবস্ক্রাইবার যদি বায়ার যদি বলে যে উনার লোকাল লোকেশনের কিছু সাবস্ক্রাইবার ভিউয়ার এগুলা দরকার তাহলে এগুলাও তো আমাদেরকে আপনাদেরকে দিতে হবে না যাতে ওনারা তাহলে বলবেন যে ওইগুলাই আমাদের মার্কেটিং টার্মস আপনাকে আপনার দেশের লোকালি সাবস্ক্রাইবগুলা দিতে পারবো সেগুলা ওই আপনার দেশের লোকেশনের বিভিন্ন জায়গা আমি মাপ রিসার্চ হয়ে খুঁজে খুঁজে বাইরে হওয়ার কোথায় গেলে মার্কেটিং খুলে আপনার রিয়েল ট্রাফিক আসে আপনি সেখান থেকে দেখতে পারবেন ট্রাফিকগুলা কিন্তু আমরা তো মূলত কাজকর্ম ওয়েবসাইটের মাধ্যমে বুঝতে পারছেন হ্যাঁ, মানে এইগুলা এই কি পরে জানানো হবে হ্যাঁ এগুলা এগুলা যদি আপনারা আগে শিখতে চান তাহলে নেক্সট দেখাই দেবে সমস্যা না স্যার বলতেছি যে যদি বায়ারে বলে এজন্য নাকি স্যার আগে থেকে জানা না বায়ারকে কখনোই আপনি এইটুকু বলতে পারবেন না যে আমরা ওয়েবসাইট থেকে আপনাকে আনিয়ে দিব না না না স্যার বলতেছি যদি চায় তাহলে এইজন্য বলতেছি স্যার যদি মানে আপনি কি আমাদের কাজ করে দিবেন আপাতত না আমরা আপাতত আমি তো কাজ করে দিব আপাতত শুধু কাজটা নিয়ে তার ইউটিউব চ্যানেলের লিংকটা দিয়ে দিবেন আমি করে দিব আর এসইও টুগুলো আপনারা আগে শিখাইছি কারণ আচ্ছা। এসইও কাজটা তার 20টা ভিডিও যদি এখন এসইও করতে হয় তাহলে আমি তার এত সময় করতে পারতাম না এই কাজটা আপনি করবেন প্রমোশনাল কাজগুলো এখনো শেখাই নাই কারণ অতি অ্যাডভান্স প্রমোশনাল কাজগুলো তো হলো অ্যাডভান্সের শেষ পর্যায়ে অর্থাৎ কোর্সের শেষ পর্যায়ের কাজ হচ্ছে এই কাজগুলো দেখানো ঠিক আছে এখন কোর্সের শেষ কাজগুলো আগে ফার্স্টে দেখাইলে অনেক সময় মাথা উলেই যায় এটা কোনো কোনো মানে মেন্টর এরকম করে না পরে ওই দিকে বেশি মাথা দাবি হইব তারপরে আর কোনো কাজ শিখা হইতো না কাজ করা হইতো না জি স্যার ধন্যবাদ স্যার আর কারো কোনো প্রশ্ন আর কারো কোনো প্রশ্ন তাইলে শেষ করে দিই আজকের জন্য হ্যাঁ বলেন স্যার কালকে যে দুজনের সাথে কথা বলছিলাম আরেকজনের সাথে কথা বলছিলেন এই সময় সম্ভবত আপনি অ্যাক্টিভ ছিলেন না উনিও মানে বলছিলেন যে ওনারা কিরকম সার্ভিস দিতে পারবো তারপর বলছিলাম টোটালি কাস্টমাইজ আমাদের আড়াইশো টাকা দিল এরপরে আগের জন্য সিন করছে উনিও সিন করছেন কিন্তু কিছু বলে নাই আর ওনাদেরকে এখন কি করবেন জানেন মাঝে মধ্যে একটা দুইটা হাই হ্যালো দিবেন হাওয়ার ইউ দিবেন এরকম দিবেন আর কিছু বলবেন না তো হাই হ্যালো হাওয়ার ইউ দেওয়ার পরে একবার দুইবার হাওয়ার ইউ দুই দিন একদিন হাওয়ার ইউ তারপরে বলবেন কী অবস্থা আপনি কি কাজ করাবেন আমি তো আপনার জন্য আপনার রেসপন্সের জন্য অপেক্ষায় আছি বা তাকে হাই হ্যালো দিলেও যদি কোনো রেসপন্স না করে তাহলে বলবেন I am waiting for you for response ঠিক আছে তাহলে সে দেখবেন সে কি বলে আর যদি রেসপন্স করে ওয়েল ডান আর রেসপন্স না করলে এরকম মেসেজ কয়দিন পরে দেওয়া মানে উচিত দুই দিন তিন দিন বা এক সপ্তাহ জি স্যার আর স্যার লাস্ট আর একটা প্রশ্ন এসে হ্যাঁ, হ্যাঁ স্যার মানে একটা নাই একশোটা করেন সারা রাত্রে প্রশ্ন সারা রাত্রে উত্তর দিতে আমি রেডি আছি জি স্যার স্যার বলতেছিলাম তারা আমাদেরকে যে কাজগুলো দেবে আমরা আপনি বলছিলেন যে আপনার টোটালি এই যে আমরা ওনাদের কাজ করে দেব এখন উনি তো বলতে পারেন যে আমরা ওনার চ্যানেলে সমস্ত কাজ কি কি গুলা করে দিলে উনারা আমাদেরকে মানে আড়াইশো ডলার অথবা একশো ডলার দেড়শো ডলার দিবে আপনার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওকে এসিও e করে দিব এসিও e সে বুঝবে না অনেকে আছে এসিও e বুঝে না তো বলবেন যে আপনার চ্যানেলের এসিও বলতে আপনার ভিডিওগুলোকে যেভাবে দিছেন আপনি সঠিক ওয়েতে দেন নাই এই জন্য আপনার ভিডিওতে সঠিক ভিউ আসতেছে না ওয়াচ আসতেছে না আমি আপনার ভিডিওগুলোকে প্রথমে কাস্টমাইজেশন কাজ করব মানে অর্থাৎ ইউটিউবের টার্ম অফ কন্ডিশন মেনটেন করিয়া সব রুল রেগুলেশন সেট আপ করবো আপনার চ্যানেলটাকেও সেইভাবে রুল রেগুলেশন সেট আপ করবো তারপরে আমি আপনার চ্যানেলকে বিভিন্ন জায়গায় শেয়ার করবো দেখবেন আপনার চ্যানেলের ভিডিওগুলা র্যাঙ্ক করে উপরের দিকে আসতেছে তখন আপনার চ্যানেলে ভিউ বাড়বে এবং ওয়াচ টাইম বাড়বে যখন আপনি প্রমোশনাল কাজ করবেন তখন অটোমেটিকলি তার ভিডিওর মধ্যে ভিউ আসবে বুঝতে পারছেন ওয়াচ টাইম বাড়বে সাবস্ক্রাইব বাড়তে থাকবে তখন সে সে বুঝতে পারবে যে আসলে মনে আপনি কাজ করতে চান কথা বুঝতে পারছেন অর্থাৎ কাজ না করা পর্যন্ত আপনিও বিষয়টা ক্লিয়ারলি বুঝতেছেন না সেও সে যখন কাজ দেখবে আপনার আজকে যেমন দুইশোটা সাবস্ক্রাইব দেখ মনে করেন তার চ্যানেলে পঞ্চাশটা সাবস্ক্রাইব আছে সকালে উঠে রাত্রে সে ঘুমাইছে পঞ্চাশটা সাবস্ক্রাইব সকালে উঠে দেখতেছে সে সত্তরটা সাবস্ক্রাইব হয়ে গেছে এখন সে কি আপনাকে বলবে না সে কি খুশি হবে না বেজার হইব অবশ্যই খুশি হইব তখন আপনি খুশি আপনাকে মেসেজ দিলে আপনি দেখছেন আপনার সাবস্ক্রাইব বাড়ছে বলে হ্যাঁ তখন আবার একটা দুইটা সাবস্ক্রাইব কমে যায় ওই সময় তখন বলবেন যে এটা হচ্ছে অনেকে আছে সাবস্ক্রাইব করে করে আবার মানে আনসাবস্ক্রাইব করে ফেলে এটা হতে পারে কোনো সমস্যা নেই এই নিয়ে চিন্তা করার কিচ্ছু নাই আপনার টার্গেট ফিল আপ হবে আপনার চ্যানেল মনিটাইজ হবে আপনি টেনশন মুক্ত থাকেন জি স্যার আর স্যার বলতেছি যে টোটালি যদি আমরা ওনার যে আপনি বললেন যে প্রত্যেকটা ভিডিও এসইও করে দেব কিন্তু ওনার আমরা দেখলাম কিছু কিছু বাইরের চ্যানেলে প্রায় 30টা চল্লিশটার মতো ভিডিও আছে পর্যন্ত আপনি তিন দুইশো আড়াইশো ডলারের মধ্যে কাজ নিতে পারবেন একশোটা ভিডিও এসিও হ্যাঁ। করতে এক মাস সময় লাগবে নি আপনার না না বলতে স্যার এগুলো তো টু কাজ না এগুলোর জন্য মানে প্রত্যেকটা যদি আমরা বলি যে প্রত্যেকটা ভিডিও এরপর যদি উনি আবার ভিডিও আপলোড করেন তাহলে তো উনি বলবেন এটা আমার শুনেন আমি আপনাকে বলি আপনার প্রথম নাম্বার কাজ হচ্ছে প্রথমে কাজ পাওয়া প্রথম দিকে আপনাকে বেশি টাকা দিয়ে কাজ করতে পারবেন না বা দিবেও না আপনি একটা সময় গেলে আপনাকেই সেই মানুষগুলাই কাজ দিবে বড় বড় টাকা কথা বুঝতে পারছেন আপনি একটা জিনিস দেখেন না কেন যখন আপনি আচ্ছা আপনি এখন যদি টিউশনই করাইতে চান <coughs> সিলেটের বাজারে টিউশনই তো খুব দাম আমি আমার এত মানুষ এখনই পাঁচ হাজার টাকা টিউশনই দিয়ে ডাকে আমি যাই না এখন আপনার কি পাঁচ হাজার টাকা টিউশনই দিব জি না দিত না কেন দিত না আপনার ওই ধরনের এক্সপিরিয়েন্স লেভেল আসে নাই সব সেক্টরে সেম অবস্থা সব সেক্টরে সেম অবস্থা বুঝতে পারছেন এই জন্য কি প্রথম দিকে আপনাকে পরিশ্রম করবেন বেশি কিন্তু টাকা পাইবেন কম বাট একটা সময় আসবে আপনি কাজ করবেন কম পাইবেন বেশি তার জন্য অপেক্ষা করতে হইব সময় দিতে হইব ধৈর্য ধরতে হইব ভাই একদিন দুই দিনে কিচ্ছু হয় না এটা মনে রাখবেন একদিন দুই দিনে হয় না এক বছর দুই বছর তিন বছর day by day day by day উঠে জি কথা বুঝতে পারছেন জি স্যার মানে ওনার টোটালি মনিটাইজ সহ আমরা হ্যাঁ। এরকম বলবো আর কি হ্যাঁ হ্যাঁ আপনি একটা জিনিস বলবেন মানুষ কনভিন্স করা খুবই কঠিন একটা কাজ আর সেই কাজের জন্য মানুষকে তার ভালো ভালো কথা বলতে হয় ট্রাস্ট করার ট্রাস্টে নিয়ে আসার জন্য তাকে বুঝাইতে হয় বিষয়টা তার মাথার মধ্যে দিতে হয় পরিষ্কার নিশে এগুলো নিয়ে মাথা খাটাইতে হয় এই বিষয়গুলো আপনি ক্লিয়ার রাখবেন কথা বুঝতে পারছেন আর আপনারা সবাই মার্কেটিং করেন প্লিজ আপনারা মার্কেটিং করেন আপনারা মার্কেটিং না হলে তো কাজ পাবেন না সাব্বির ভাই তো অলরেডি আমাকে কয়েকবার নক দিয়ে কয়েকটা নক দিছে যে আমাকে বায়ান বলছে এটা জানার জন্য এটা বলে আপনারা তো অন্য কেউ আর এই কথাটাই বলেন নাই কেউই না হালিম ভাইও না সদীপ ভাইও না আক্তার ভাই আক্তার ভাইও না কেউ না নিশি আপুও না লিমা আপু কেউ বলে নাই স্যার আমাকে আমি একজন নক দিছিলাম তো তিনি আমাকে ফেক বলেছে বলে আমি আপনাকে আর কিছু বলিনি স্যার এখনো ওনারা স্যার ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নাই স্যার ওনারা এখনো লিঙ্কডিন ইনস্টাগ্রাম অনেক কাজ বাকি আছে কেউ করে নাই আর আমি মাত্র স্যার আজকে আট দিন হলো স্যার ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি গিগ গুলো দিছি কিন্তু অ্যাক্টিভ থাকতে পারতেছি না স্যার আমার পিসিটা স্যার ডিসপ্লে নাই দেখে স্যার অন্য পিসিতে বা মোবাইলে স্যার আমি ম্যানুয়ালি অ্যাক্টিভ থাকতেছি সমস্যা স্যার আচ্ছা বুঝতে আচ্ছা ঠিক আছে তো তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন কাজ না করলে মনে রাখবেন কাজ পাবেন না এইটুকু সবাই মনে রাখবেন আমি কাজ এনে দিতে পারবো না আপনাকে বারে বারে বলতেছি এবং বারে বারে এবং কোর্সে ভর্তি হওয়ার আগে বলছি কাজ এনে দেয়া আমার কাজ না কাজ পাওয়ার জন্য রাস্তা বের করে দেয়া আমার কাজ এখন সেই রাস্তায় গিয়ে আপনি আপনাকেই খুঁজে নিয়ে আসতে হবে ভাই আপনাকে প্লেটে বাদ কেউ আপনাকে কি করে মনে করেন আপনারা যদি ফ্যামিলি একসাথে খান তাহলে আপনার ডাইনিং টেবিল পর্যন্ত কেউ এনে বাদ দিবে এই পর্যন্ত সর্বোচ্চ যদি কেউ আদর করে তাহলে আপনাকে প্লেটে বাদ উঠিয়ে দেবে কিন্তু মুখের মধ্যে পেটের মধ্যে তো বাদ আপনাকে উঠিয়ে নিতে হইব আপনার ফ্যাটের মধ্যে বাদ যেগুলো দিব সেগুলো তো আপনিই মুখে নিতে হবে আপনাকে চাবাইতে হবে আপনার জিব্বা দিয়ে সেটাকে তোর গিল্লা গলা গলা দিয়ে আপনাকে পেটে নিতে হইব কথাটা বুঝতে পারছি মনে করেন আমি এইভাবেই করতেছি আপনাদের সামনে খাবারটা নিয়ে আসছি কিন্তু খাবারটা খাবার দায়িত্ব আপনাদের এবং সেই খাবারটা কোথায় কী আছে খুঁজে বার করা আপনার দায়িত্ব মানে আপনি যদি না খুঁজেন তাহলে আপনাকে কেউ তুলিয়া দিবে না কেউ না এই পৃথিবীতে কাউ কেউ কাউকে জায়গা দেন আপনাকে জায়গা করে নিতে হবে আর সেই জায়গা করার জন্য আপনাকে ফাইট করতে হবে পরিশ্রম করতে হবে সময় ব্যয় করতে হবে সেই মোতাবেক রাস্তায় খুঁজতে হবে হাঁটতে হবে তাইলেই আপনি জায়গা পাবেন না হয় না মনে রাখবেন এক ইঞ্চি জায়গাও কেউ কেউ কাউকে দেয় না আপনাকে জায়গাটা বের করে নিতে হবে সবাই ভালো থাকেন আচ্ছা। সুস্থ থাকেন আচ্ছা, হ্যাঁ বলেন যে নাইজেরিয়ার কি বায়ারের সংখ্যা বেশি নাকি ভাই ওরাই না না নাইজেরিয়ান কাউকেই নক দিবেন না নাইজেরিয়ান কারোর সাথে কথা বলবেন না কোন ডিল করবেন না ওনারা হচ্ছে বাটফার আর আমাদের বাঙালিদের থেকেও বাটফারেরা স্যার ফিলিপাইন ফিলিপাইন নাইজেরিয়ান বাদ Philippine Nigerian African Sudan Somali এগুলো সব বাদ সব বাদ আপনার টার্গেট আপনার টার্গেটের জায়গা হচ্ছে Canada America Switzerland Denmark Sweden Australia Austria France France Italy Ireland New Zealand মানে বড় বড় কিছু মানে ধনী কান্ট্রি সেগুলো দেখবে এগুলা মানে অর্থাৎ যেগুলা যে দেশগুলা ধনী দেশ টাকা বড় বড় ওই রাষ্ট্রগুলা কারণ ওই রাষ্ট্রগুলার মানুষগুলা সৎ কাজ তাদের কাছে একশো টাকা মানে আমাদের কাছে যে একশো টাকা যে যেরকম তাদের একশো ডলার ওই রকম কথা বুঝতে পারছেন যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে السلام عليكم ورحمة الله